এমবিডির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি টেকনোলজি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি আলোচনা করব এবং আপনাদেরকে টুন ডিটেলসে দেখাবো mini DC UPS router S K P O E four three two P এই রাউটারটা নিয়ে আপনাদেরকে একদম ফুল ডিটেলসে রিভিউ করবো অ্যান্ড এটার ব্যাকআপ কীরকম এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং এটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন এগুলো সব কিছু আপনাদের সাথে যাবতীয় ডিটেলসে শেয়ার করবো ভিডিওটি সম্পূর্ণ না কেন পুরোপুরি দেখুন ফিরে আসছি Thank you. দেখাবো এই পুরোপুরি সেট মানে আমার অলরেডি করা ওগুলো আবার আপনাকে দেখাবো যেটা কীভাবে সেট আপ করছি তো দেখেন এটা হচ্ছে আপনারা ফার্স্টেই এটার সাথে কী কী পাচ্ছেন আমি সেগুলো আগে দেখা দিচ্ছি এটার সাথে আপনারা একটা এই কেবল পাবেন যেটা দিয়ে আপনারা স্ক্রিনকে চার্জ করতে পারবেন দেন রাউটারের জন্য বারো ভোল্টের এবং ব্লুটুথ খুলে নিচ্ছি তো বেসিক্যালি এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট স্কেল এর সাথে আপনারা আউটপুট বারো volt output nine volt output five volt and এই দুইটা কেবলের কাজ হচ্ছে আপনার বেসিক্যালি আপনার যদি বাসায় সিসি ক্যামেরা থাকে তবে সিসি ক্যামেরা কানেক্ট করার জন্য ক্যাট ফাইভ বা ক্যাট সিক্স কেবল দিয়ে আপনার সিসি সিসিটিভির সাথে কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর আমার ফুল চার্জ করা আছে নাইন ভোল্ট অ্যান্ড বারো ভোল্টের ব্যাটারি এই পাওয়ার বাটনটি যদি আপনি ফুল চার্জে দিয়ে ধরে রাখেন অফ হয়ে যাবে আবার চার্জে দিয়ে ধরে রাখেন হয়ে যাবে আর আপনার এমার্জেন্সি পারপাসে মোবাইল চার্জ দেওয়ার করতে পারেন আর হচ্ছে এটা আপনার input hundred two forty volt AC যেটা হচ্ছে আপনার এটা চার্জ দিতে হবে তো আমি ফুল ভিডিও দেখাই দিচ্ছি আপনারা কীভাবে কীভাবে সেট আপ করবেন জাস্ট আগে রাউটার মানে লাইন এটা লাইনটাকে দিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু সবুজ বাতি জ্বলতেছে এতক্ষণ লাল বাতি জ্বলছিল এখানে এটা খুলে ফেলতেছি লাল বাতি জ্বলবে ঠিক আছে যখন আমি এটা কানেক্ট করে দিচ্ছি তখন সবুজ বাতি জ্বলবে তার মানে এটা চার্জিং হচ্ছে ওকে এখন আমি বারো ভোল্টের সাথে একটি এক্সটেনশন লাগাই দিই আর একটা নয় ভোল্টের সাথে একটা এক্সটেনশন লাগাই দিই আপনারা মাথায় রাখবেন আপনাদের রাউটার এবং অনু কত ভোল্টের সেই হিসাব করে আপনারা এটা কিনবেন মাস আগে দেখে নেবেন তো আমার নয় ভোল্টের রাউটার এবং বারো ভোল্টের কোনো আমি নয় ভোল্টের রাউটারের সাথে নয় ভোল্টের একটি এক্সটেনশন দিয়ে দিচ্ছি দেখেন আমার রাউটারে কিন্তু কানেকশন চলে আসছে আর আমার বারো ভোল্টের কোভির সাথে আমি একটি বারো ভোল্টের একটা এক্সটেনশন লাগাই দিচ্ছি দেখেন আমার এখানে কিন্তু লাইন চলে আসছে ঠিক আছে এখান থেকে লাইন বের হয়ে গেছে এখানে লাইন চলে আসছে আমার অনুতেও লাইন চলে আসতেছে আর রাউটারের সিগন্যাল পাচ্ছে তো জাস্ট ওয়েট করুন কানেক্ট হওয়ার জন্য আমি ফুল প্রসিডিওর দেখা দিচ্ছি এই যে দেখেন আমার অন ফুল লাইন চলে আসছে আমার রাউটারে ল্যান্ড কানেকশন চলে আসছে ওয়াইফাই অন হচ্ছে তো এই হচ্ছে পুরো সেট এই হচ্ছে পুরো সেট তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন তো আজকের জন্য বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম